সম্মানিত দর্শক শ্রোতা রবি এবং খরিফ মৌসুমে আমরা বিভিন্ন ধরনের সবজি আবাদ করে থাকি এই সকল সবজি আবাদ করতে গিয়ে আমরা যে বাধার সম্মুখীন হই সেটি হচ্ছে মানসম্মত ভালো চারা মানসম্মত ভালো চারা যদি আমরা পাই তাহলে আমাদের কৃষক অনেক লাভবান হয় এবং সবজির উৎপাদন অনেকটা বাড়ে এই সকল সবজির উৎপাদন বাড়ানোর জন্য স্থানীয় পর্যায়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছোট ছোট উদ্যোক্তারা এই রকম ছোট ছোট নার্সারি প্ল্যান অ্যান্ড পট করে স্থানীয়ভাবে চারার যে স্বল্পতা থাকে সেটি পূরণ করতে পারে যেমন কাফরিখাল ইউনিয়নের এই ছোট উদ্যোক্তা হোসেন আলী ভাই আমরা তার লান অ্যান্ড নার্সারিতে আমরা এসেছি আমরা আপনাদেরকে দেখা চারা উৎপাদন সে কীভাবে মানসম্মত মাটি ছাড়া কোকোপেট দিয়ে এই চারাগুলো উৎপাদন করছে সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিত্রিকা টিভির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা সারা বছর বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি এই সবজির চারাগুলো কিভাবে ভালো একটি চারা আপনি পাবেন বিশ্বস্ত নার্সারি থেকে পাবেন আজকে দেখাবো এই ক্ষুদ্র উদ্যোক্তা হোসেন আলী ভাই কিভাবে তার পুরো এই নার্সারি প্লান্টটিতে সবজির চারাগুলো মাটি ছাড়া সম্পূর্ণ কোকোপিটি কারণ বাঁধাকপি ফুলকপি মরিচ এবং অন্য অন্য চারাগুলো কিভাবে সে উৎপাদন করছে তার কত টাকা কস্ট হয় এই চারা উৎপাদন করতে এবং তিনি কত টাকা বিক্রি করেন আমরা আজকে দেখাবো এই চারা উৎপাদন কৌশল তো সম্মানিত দর্শক শ্রোতা আর কথা নয় চলুন আমরা কথা বলবো আজকের এই ক্ষুদ্র উদ্যোক্তা জনাব হোসেন আলী সাহেব হোসেন আলী ভাই গত সাত বছর থেকে তার বীজের ব্যবসা করে বিভিন্ন কোম্পানি থেকে চারা নিয়ে এসে সবজির বীজ নিয়ে এসে লোক এলাকায় ওনার চাষিদেরকে উনি দিতেন আজকে উনি এই দেখতে পাচ্ছেন এনার এখানে পনেরো শতক জমিতে উনি একটা নার্সারি করেছেন যে নার্সারিতে সুন্দরভাবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন নেট জাল দিয়ে সুন্দর করে এই কোকোপিট আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই কোকোপিট দ্বারা সম্পূর্ণ মাটি ছাড়া এই চারাগুলো উৎপাদন করছেন তরুণ নতুন নতুন উদ্যোক্তা যারা বিভিন্ন জায়গায় থেকে হোসট খেয়ে আসে এই উদ্যোক্তাগুলো তৈরি হচ্ছে সেই রকম একটা হোসেন আলী ভাই এই চারাগুলো উনি উৎপাদন করছেন এবং এগুলো এই গ্রামের চাষিদেরকে উনি স্বল্প মূল্যে বিক্রি করছেন তো হোসেন আলী ভাই কেমন আছেন আপনি আছি ইনশাল্লাহ ভালো আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি চারা আপনি উৎপাদন করছেন আসলে এই চারাটা আপনি কি দিয়ে করছেন এটা আমি করছি কোকোপিট দিয়ে কোকোপিট দিয়ে মাটি ছাড়াই মাটি ছাড়াই কোকোপিট কি জিনিস কোকোপিট এটা নারিকেলের একটা ডাস্ট ডাস্ট যার ভিতরে মানে শুধু ডাস্ট থাকে অন্য কিছু থাকতে পারে না কোনো জীবাণু থাকতে পারে না জীবাণু থাকতে পারে না আপনি আমরা দেখতে পাচ্ছি সুন্দর আলহামদুলিল্লাহ একটা সুন্দর আপনি এই চারাগুলো তৈরি করছেন আপনার হাতের যে চারাটা এটি কিসের চারা এটা মরিচের মরিচের চারা আপনি কিসে কি কি চারা উৎপাদন করেন এখানে এখানে আমি মরিচ পেঁপে বেগুন ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি এই হ্যাঁ। চারাগুলো উৎপাদন করেন হ্যাঁ। আচ্ছা এই চারা উৎপাদন করার ক্ষেত্রে কোকোপিট দ্বারা আমরা দেখতে পাচ্ছি মাটি ছাড়া আপনি কোকোপিট দিয়ে চারা করছেন হ্যাঁ। কোন পদ্ধতিতে করেন এই সুন্দর ট্রেটা কোথায় পাইছেন এই কোকোপিট কোথায় থেকে নিয়ে আসছেন এবং বীজ কোথায় থেকে এটা আমি বিভিন্ন নার্সারিতে গিয়ে আমি আগে বিষয়টা আগে দেখি দেখার পরে নিজে নিজে আর কি বুঝি বিভিন্ন জায়গা থেকে বুদ্ধিটা পাওয়ার পরে কৃষি উপসহকারী তারিকুজ্জামান ভাইয়ের স্বর্ণাপন্ন হই হওয়ার পরে ওনার কাছে একটু মতামত করি করার পরে উনিও একটু আমাকে সাহায্য ভাই আপনি হ্যাঁ। আগে কি করতেন আগে আমি এই বিভিন্ন বীজের ব্যবসা করতাম বীজের ব্যবসা করতেন হ্যাঁ এই যে একটা নার্সারি করছেন এটা কত শতক এটা পনেরো শতক পনেরো শতক এখানে কতগুলো চারা আছে এখানে চারা আছে চল্লিশ হাজার চল্লিশ হাজার চারা এই চল্লিশ হাজার চারা আপনি প্রথমে যদি আপনি মরিচের কথাই ধরি আপনি মরিচ কিভাবে এই চারাগুলো তৈরি করেন প্রথমে আমি এই বেশি ভিজায় রাখি ভিজায় রাখার পরে ওইটা আবার আবার হিটে দেই হিটে দেওয়ার পরে বীজের মানে জার্মিনেশন আগে আনি আনার পরে মানে আমি ওইটা করে আমি জার্মিনেশন করেন হ্যাঁ। এই যে সুন্দর একটা শেড দেখতে পাচ্ছি নেট দিয়ে সুন্দর একটা শেড করছেন এই শেডটা করতে কত টাকা খরচ হয়েছে সেটা আমার এই সেটটা করতে তিরিশ হাজার টাকা গেছে তিরিশ হাজার টাকা খরচ আপনি এখন বুঝেন আমাকে একটু বলবেন যে এই ট্রে হ্যাঁ। আপনি কোন প্রসেসে এই চারাগুলো করেন একটা চারা করতে আপনার কত টাকা খরচ হয় একটা চারা করতে আমার এক টাকা বাইশ পয়সা খরচ হয় এক টাকা বাইশ পয়সা হ্যাঁ। খরচ হয় সেটা কি সব চারাই না শুধু মরিচের চারা না এটা মরিচ তারপর বেগুন বেগুন বাঁধাকপি ফুলকপি এগুলোতে এক টাকা বাইশ পয়সা খরচ হয় আর অন্যান্য যদি কপি পেঁপে করতে যাই বা করলা শশা চারা করতে যাই তখন তিন টাকা খরচ তিন টাকা খরচ আপনি বিক্রি করেন কত টাকা আমি চারা বিক্রি করেন কত টাকা এটা তো আমার আসলে উৎপাদন যেটা মানে বীজ ছাড়াই যেটা খরচ সেটা হলো তিন টাকা যখন বীজের ক্ষেত্রে যাই তখন দেখা যায় যে বীজ সহ আমার সাত টাকা আট টাকা খরচ হয় শশা তারপর কপি শশা করলা আচ্ছা আপনি বলেন যে মরিচের চারা আপনি কত বিক্রি করেন মরিচের চারা আমি বিক্রি করি দেড় টাকা একটা চারা দেড় টাকা শশা শশা একটা আট টাকা আট টাকা হ্যাঁ পেঁপে পেঁপে একটা তিরিশ টাকা তিরিশ টাকা আপনার এখানে কি কি পেঁপের জাত আছে এখানে আছে সাই আছে রেড লেডি আছে তারপরে সুইট লেডি বাবু সুইট লেডি বাবু হ্যাঁ। মরিচের এই যে চারাটি দেখতে পাচ্ছি আমরা জানি ট্রেতে যদি করা যায় কোকোপিট দিয়ে করলে খুব তাড়াতাড়ি চারা বড় হয় হ্যাঁ তো এই চারাটার বয়স কতদিন এই চারাটার বয়স হচ্ছে পনেরো দিন পনেরো দিন এটা কতদিন বয়সে লাগানো যায় কয় পাতা হলে লাগানো যায় এবং কতদিন হলে পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে এটা লাগাইতে হবে এই মরিচের চারাটা লাগানো যাবে পেঁপের চারা কতদিনের মধ্যে লাগানো যায় এটা পঞ্চাশ থেকে ষাট দিন পঞ্চাশ থেকে ষাট দিন হ্যাঁ এই মরিচের চারাটা কত পাতা হলে আপনি লাগানোর উপযোগী হয় এটা অবশ্যই পাঁচ থেকে ছয় পাতা হতে হবে পাঁচ থেকে ছয় পাতা তারপরে আর কি তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে এই নার্সারিটা নিয়ে ভবিষ্যৎ আমার পরিকল্পনা যদি কৃষি সহকারী তারেকুজ্জামান ভাই যদি আমাকে একটু সাহস যোগায় আরও হ্যাঁ তাহলে আমি এটা আরও বিশাল বড় করব হ্যাঁ এটা আর কি উন্নত প্রযুক্তিতে আরও চেষ্টা করবো আচ্ছা, ভাই এখন এই চারাগুলো উৎপাদন করছেন হ্যাঁ এই চারাগুলো উৎপাদন করার ক্ষেত্রে আপনি আরও কি কি এই চারার আপনার বিশেষ স্পেশাল কি কি বৈশিষ্ট্য আছে দেখা যায় যে শতকরা একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট চারা মানে ইয়া ভালো থাকে জীবিত থাকে মানে হ্যাঁ, মৃত্যুর হার কম কম থাকে হ্যাঁ। হ্যাঁ। এবং অন্যান্য কেমন আক্রমণ অন্যান্য থেকে এটা তো অন্যান্য হওয়ার প্রশ্নই ওঠে না হতেও তো পারে হতেও তো পারে বলতে কি যদি জমিতে গিয়ে যদি মাটির সাথে কোনো ভাইরাস জনিত কিছু থাকে তখন হয়তো বা এটা আক্রমণ করতে পারে কিন্তু এমনি মাটির চারা এই চারাতে মানে একটা জীবাণু ধরতেও তো সময় লাগে তে দেখা যায় যে এই চারাটা আমার চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই মরিচ আসবে তো এই এখানে ভাইরাস ধরতে ধরতে এই চারাটা দেখা যায় যে এটা ফল দিবে ভাইরাস সম্মানিত দর্শক আমরা শুনছিলাম যে কোকোপিট দিয়ে জীবাণুমুক্তভাবে চারাটা উৎপাদন করা যায় যার মধ্য দিয়ে যে জমিতে যদি আমরা চারাটি রোপণ করি সেই ক্ষেত্রে ভাইরাসের জনিত যে রোগগুলো আছে সেই রোগগুলো কম হয় তো হোসেন আলী ভাই আপনাকে আছেন এই জন্য মিত্রিকা টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা সারা বছরে প্রতি বছরেই আমাদের সবজির চারার যে ঘাটতি আমরা বীজের যে ঘাটতি সেই ঘাটতিগুলো এই সকল তরুণ উদ্যোক্তা মাধ্যমে আমরা পূরণ করতে পারি আমরা যদি এই সকল নতুন নতুন তরুণ উদ্যোক্তাদেরকে সহযোগিতা করি স্থানীয়ভাবে যে সকল চারাগুলো উৎপাদন হয় সেই চারাগুলো যদি আমরা কিনি তাহলে লোকালিভাবে এই সকল তরুণ উদ্যোক্তা সৃষ্টি হবে এবং একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে আমরা বিভিন্নভাবে চেষ্টা করি এই সকল তরুণ উদ্যোক্তা যাতে আগামী দিনে প্রতিষ্ঠিত হয় সেই কামনায় আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ